নমস্কার বন্ধুগণ সিডি বায়োটি বোম্বের পক্ষ থেকে আমি এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই এই টিউটোরিয়ালটি আপনাকে একটি কথ্য টিউটোরিয়ালকে অথবা একটি মুভি ক্লিপকে এক ভাষা থেকে অন্য ভাষায় ধাপে ধাপে অনুবাদ করা শেখাবে আপনার যা প্রয়োজন তা হলো একটি হেডসেট অথবা একটি মাইক এবং স্পিকার যা আপনার কম্পিউটারের সাহায্যে সংযুক্ত করা যাবে উইন্ডোজ মুভি মেকার মাইক্রোসফট উইন্ডোজের একটি উপাদান এটি একটি সম্পাদনা সফটওয়্যার যা সকল আধুনিক উইন্ডোজ সংস্করণ এমই এক্সপি e, অথবা ভিস্তার জন্য উপলব্ধ যদি এটি আপনার কম্পিউটারে না থাকে তাহলে আপনি বিনামূল্যে wwwmicrosoftcom সাইট থেকে এটি ডাউনলোড করতে পারেন উইন্ডোজ মুভি মেকারের প্রতিমূর্তির উপর ডাবল ক্লিক করে এটি চালান এটি আপনার পর্দায় একটি খালি movie প্রকল্প খুলবে বাম দিকে movie task panel দেখেন এই প্যানেলে বিভিন্ন বিকল্প রয়েছে প্রথম বিকল্পটি হল ক্যাপচার ভিডিও এই বিকল্পের অধীনে আপনি import video উপবিকল্প দেখতে পারেন এটিতে টিপুন এটি import video dialog box খুলবে dubbed.wmv wmv ফাইলের অবস্থানে যান আমি ফাইলটি নির্বাচন করে ইম্পোর্টে টিপব ভিডিওটি এখন উইন্ডোজ মুভি মেকারের মধ্যে ইম্পোর্ট করা হচ্ছে ভিডিওটি এখন কালেকশন প্যানেলে প্রদর্শিত হবে যদি ভিডিওটি বড় হয় তাহলে উইন্ডোজ মুভি মেকার স্বয়ংই ভিডিওকে ক্লিপে বিভক্ত করে দেবে কন্ট্রোল প্লাস এ টিপে সব ক্লিপকে নির্বাচন করুন এখন ক্লিপের উপর রাইট ক্লিক করুন এবং অ্যাড টু টাইমলাইন বিকল্প নির্বাচন করুন ভিডিও ক্লিপ এখানে টাইমলাইনের উপর যুক্ত হয়ে যাবে ভিডিও এর পাশের প্লাস বাটন টিপুন এখন আপনি অডিও টাইমলাইন দেখতে পাবেন কোনো একটি ক্লিপে টিপে এটি নির্বাচন করুন এখন রাইট ক্লিক করে সিলেক্ট অল বিকল্পটি নির্বাচন করুন সমস্ত অডিও ক্লিপ নির্বাচিত করা হবে এখন মুখ্য তালিকায় যান ক্লিপ অডিও এবং মিউট চয়ন করুন ভিডিওটি এখন মুখ হয়ে যাবে ভিডিও এর পাশের মাইনাস বাটন টিপুন ফ্রেম হেডে লক্ষ্য করুন যা টাইমলাইনের উপর বর্তমান সময়কে নির্দেশ করে রূপে ফ্রেম হেড টাইমলাইনের শুরুতে হয় এখন মুখ্য তালিকায় টুলস বিকল্পতে টিপুন এবং narrate timeline উপবিকল্পতে টিপুন এটি আপনাকে narrate timeline পর্দায় নিয়ে আসবে সবার প্রথমে আপনাকে বর্ণনা করার জন্য input স্তর নির্বাচন করতে হবে input স্তর নির্বাচন করার সময় লাল রঙের এলাকায় প্রবেশ না করে মিটারের উপরের অংশের দিকের স্তর নির্বাচন করুন যা উপর থেকে দ্বিতীয় লাইন দ্বারা চিহ্নিত করা হয়েছে যদি ক্যাপচারিং স্তর খুব কম হয় তাহলে ক্যাপচার অডিও নাও শোনা যেতে পারে বিপরীতভাবে যদি ক্যাপচারিং স্তর অনেক বেশি হয় তাহলে ক্যাপচার অডিও খুব জোরে এবং বিকৃত হতে পারে এখন অডিও ন্যারেশন ক্যাপচার করার জন্য স্টার্ট ন্যারেশনে টিপুন মাইকে স্বাভাবিকভাবে কথা বলুন আমি আপনার জন্য এটি প্রদর্শন করছি আমি ইনপুট স্তরকে এই চিহ্ন দ্বারা নিশ্চিত করছি এবং ফ্রেম হেডকে এই অবস্থানে সরার কারণ এটি সেই জায়গা যেখান থেকে বাস্তবিক ভিডিওতে বর্ণন শুরু হয় এখন আমি স্টার্ট ন্যারেশনে টিপব বন্ধুগণ সিডি বায়োটি বম্বের পক্ষ থেকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই এই টিউটোরিয়াল স্টুডিও অভ্যেস করতে আপনাকে সাহায্য করবে আমি stop narration এ টিপে বর্ণন থামিয়ে দেবো দয়া করে লক্ষ্য করুন যে আপনি যে কোনো সময় বর্ণন থামাতে পারেন মুভি মেকার বর্ণনকে একটি অডিও ফাইল হিসাবে সংরক্ষণের জন্য আপনাকে জিজ্ঞাসা করবে একটি ডায়লগ বাক্স খুলবে যা আপনাকে ফাইলের নাম তাছাড়া সংরক্ষণ করার জায়গা জিজ্ঞাসা করবে আমি এই ফোল্ডারটি নির্বাচন করব এবং এই নাম দেব সেভ এ টিপব অডিও ফাইল সংরক্ষিত করার পর ওই অডিও অডিও টাইমলাইনে দেখা যাবে আপনি অডিও ক্লিপে টিপে এটিকে টাইমলাইনের উপর যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন সম্পূর্ণ কাজকে প্রকল্প হিসাবে সংরক্ষণ করার সম্পর্কে কথা বলি সংরক্ষিত প্রকল্প আবার আপনাকে ছাড়া স্থান থেকে ডাবিং শুরু করার অনুমতি দেয় Ctrl প্লাস S টিপুন যখন আপনি এটি প্রথমবার করেন আপনাকে একটি ফাইল নামের জন্য জিজ্ঞাসা করা হয় আমি এই প্রকল্পকে এই ফাইল নামে সংরক্ষণ করছি সেভ এ টিপুন তারপর Ctrl প্লাস S করলে এই প্রকল্পতে স্বয়ং সবকিছু সংরক্ষণ হয়ে যায় আপনি প্রকল্প ফাইলকে সংরক্ষণ করার পর মুভি মেকারকে বন্ধ করতে পারেন তাছাড়া কোনো সুবিধাজনক সময়ে আবার ডাবিং শুরু করতে পারেন আপনি শুধুমাত্র ফাইলে ওপেন প্রজেক্টে টিপুন এবং সেই প্রজেক্ট নির্বাচন করুন যা আপনি খুলতে চান নিশ্চিত করুন যে ফ্রেম সেখানেই হোক যেখান থেকে আপনি ডাবিং শুরু করতে চান এবং আবার একইভাবে ডাবিং করা শুরু করে দিন মনে করে ডাবিং এর সময় প্রকল্পটি সংরক্ষণ করে রাখুন যখন সমগ্র টিউটোরিয়ালের বর্ণন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে এর একটি মুভি তৈরি করে ফেলা উচিত এটি করার জন্য মুভি টাস্ক প্যানেলে যান ফিনিশ মুভিতে যান প্রথম বিকল্প সেভ টু মাই কম্পিউটার নির্বাচন করুন এটি সেভ মুভি উইজার্ড ডায়ালগ বাক্স খুলবে আপনার ডাব করা মুভির জন্য ফাইলের নাম এবং পাথ চয়ন করুন আমি এই ফাইল নেম দেব এবং এই পাথ নির্বাচন করব নেক্সট এ টিপুন এখানে আপনি আউটপুট ফাইলের গুণমান চয়ন করতে পারেন আমি এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি best quality for playback on my computer নির্বাচন করলে এটি একটি উচ্চমানের ভিডিও দেবে কিন্তু ফাইলের আকার বড় হবে best fit to file size নির্বাচন করলে এটি একটি নিম্নমানের এবং ছোট আকারের ভিডিও দেবে আদার সেটিংস নির্বাচন করলে এটি ভিডিওকে সংরক্ষণ করার সকল বিকল্প প্রদর্শন করবে তাই ভিডিওকে কিভাবে প্রদর্শন করতে যাচ্ছেন বা কোথায় আপলোড করছেন তার উপর নির্ভর করে উপযুক্ত বিকল্পটি চয়ন করতে হবে আমি best fit to file size এবং MB চয়ন করব প্রদর্শন মাত্রা 640 480 পিক্সেলস এবং ফ্রেম রেট 30 fps হবে যেহেতু ডাবিং করার ফাইলের মাত্রাও একই এবং আমিও ওই মাত্রার মুভি চাই আমি এই বিকল্পটি চয়ন করব যদি এটি প্রয়োজন না হয় তাহলে আপনি থার্টি এমবির থেকে ছোট উদাহরণস্বরূপ এমবি চয়ন করতে পারেন প্রদর্শন মাত্রা এখন ছোট হয়ে গেছে আমি ফিরে যাব এবং আবার একে এমবি করব তাছাড়া নেক্সটে এ টিপব মুভি কম্পিউটারে সংরক্ষণ হয়ে যাবে ফিনিশে টিপুন এবং উইন্ডোজ মুভি মেকার থেকে প্রস্থান করুন তাহলে আপনি দেখলেন যে এই পদ্ধতি অনুসরণ করে আপনি যে কোনো কথ্য টিউটোরিয়াল বা মুভি ক্লিপের ডাবড সংস্করণ কয়েকটি সহজ ধাপে করতে পারেন আশা করি যে এই তথ্য আপনার জন্য সহায়ক রয়েছে আইআইটি বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি